আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে মকো স্টোরের দ্য এক্সক্লুসিভ সোল বান্ডেলের একটা ভিডিও নিয়ে তো এটা ব্লু হেয়ারের ব্লু ওয়েভ বান্ডিলের ইভেন্ট ছিল তো আমরা এই বান্ডেলের চুলটা নিব না যাক আমাদের যেটা ফেভারিট সেটাই আসছে সেটাই আমরা নিব এটা খুব রেয়ার একটা বান্ডিল ছিল এক সময় তারপর আমাদের ইন্টো শুরু হয়ে যাবে ইন্টোর পর আমাদের ভিডিও মোটামুটি শুরু হয়ে যাবে ইন্টোর পরে চলে আসলাম আবার আমরা ভিডিওতে তো আমাদের যে নতুন বুলোয়ে বান্ডেলের ইভেন্টটা ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো আর আমি সকালে লাইভে যখন যাই বিশেষত লাইভে যাই আমি এখন বর্তমানে ইভেন্ট রিলেটেড ভিডিও নিয়ে তো আমাদের ভালোবাসা থাকবে সবার জন্য আমাদের যত সাবস্ক্রাইবার আছে আমাকে যারা ভালোবাসেন সবসময় তাদের জন্য আমি আসলে ভিডিও বানাই ভিডিও যদি কারো কষ্ট হয়ে থাকে আমাকে বলবেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগতেছে না বা কী আশায় বিষয় আছে সেইগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন আমাকে যত রকমের প্রশ্ন আর আমি মূলত গেম প্লের ভিডিও এখন দিচ্ছি না আমার শর্টস ভিডিও চলতেছে সেই শর্টস ভিডিও নিয়েই এখন বর্তমানে আমি ভিডিও করি তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই আমাকে সবাই সাপোর্ট করেন আসলে সাপোর্ট না করলে আমরা ওরকমভাবে পারবো না ভিডিও শুরু করি আমাদের যে টিম কোডটা ছিল সেটা বন্ধ করে দিই যাতে কেউ রিকোয়েস্ট না করতে পারে এর আগে অটো ম্যাচটা অফ করা অফ করে দিইনি এর জন্য আমার অনেক প্রবলেম হয়েছিল তো আমরা বেশি কথা না বলে আমাদের ভিডিওতে চলে যাব মূলের যে মূল ভিডিওতে সেটা আমাদের হলো মকো স্টোরের আর গাইস একটা প্রশ্ন তোমাদের কাছে আমি করতে চাই এখন এই ভিডিওটা আমি যে সকালে সকালে লাইভে এসেই করতেছিলাম তখন আমি আসলে এই ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব কি আশায় বিষয় কখন হবে এই সাবজেক্টগুলো নিয়ে আমি কখনো কথা বলিও না আর কথা বলার ইচ্ছাও করে না এই বান্ডিলের বিষয়টা এইগুলো রেয়ার বান্ডিল তোমাদের ইচ্ছা হলে তোমরা নিবা আর না হলে নিবা না আসলে এটাতে গাড়িনার বা কারো কিছু থাকে না প্রশ্ন করার মতো কোনো কিছু যুক্তিসম্মতও থাকে না এখন ইভেন্ট রিলেটেড ইভেন্ট নেওয়াটা এসে সম্পূর্ণ তোমাদের উপরে এখন তোমরা কি করবা না করবা সব কিছু এসে তোমাদের উপরে সব কিছুই তোমাদের কাছে আর গাইস আমার বেসগুলো দেখেন আমি আসলে মূলত খেলি বেসের জন্য আমি আমার বেসগুলো কমপ্লিট করি আমার প্রোফাইলটা দেখলে বুঝতে পারবেন আসলে দেখেন আমি প্রত্যেকটা বেস কমপ্লিট করেই আমি প্রোফাইলটা পাঠাই এখন গোল্ডেন প্রোফাইল হিসেবে আমার প্রোফাইলটা রয়ে গেছে কিন্তু অতটা আমি ফেভারও না অতটা ভালোও খেলি না হিরো এগিয়ে উঠতে পারি অনেক কষ্ট হয়ে যায় আমার আরে দেখেন আমি ইভেন সবসময় পূরণ করি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তো আমি কথা বাড়াবো না আমাদের ভিডিও যেগুলো আছে সেগুলো আমি নিয়ে চেষ্টা করি আমাকে সবাই সাপোর্ট করবেন একটু সাপোর্ট করলে বড় ভাই গেমিং চ্যানেলটা একটু বড় হবে ইনশাল্লাহ আপনাদের তো আর এখন গাইস আমার প্রশ্ন যেটা করার ইচ্ছে ছিল সেটা হয়েছে ফ্যাটাটোয়েলের যে ফেমাসের স্কিনটা গাইস আমার নেট দুর্বলের কারণে স্লো হয়েছিল যাই হোক আমার এই ফেমাসের যে ইবো গানের স্ক্রিনটা এটা আমি বলেছিলাম গত ভিডিওতে যে আমি এই ফেমাসের স্ক্রিনটা নিব কি না তো গাইস আমি খুব মানে লজ্জিত আমাকে এই ভিডিওটাতে কেউ কমেন্ট করেন ভাই কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য তাহলে আমাদের ভিডিও দিতে অনেক উৎসাহিত আমরা বোধ করবো যাক আমরা আমাদের ভিডিও চলে যাই দ্য এক্সক্লুসিভ সোল বান্ডেলে দিয়ে শুরু করে দিলাম নয় ডায়মন্ডের স্পিন দেখা যাক আমরা কি পাই আমরা একটা গান বক্স পেলাম অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের গাড়ি না ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে ঘুরে যাচ্ছে তো আমাদের এখন উনিশ ডায়মন্ডের স্পিনটা আমরা করতে যাচ্ছি তো আমরা ডায়মন্ড রয়্যাল বাউচার পেলাম আটকায় গেছে আসে আর আসলে স্যারের কথা আমাদের এখানে আটকায় না কি করবো আর স্পিনটা শুরু করে দিলাম এখন কি পাই ম্যাজিক কিউবের ফ্র্যাগমেন্ট পাইছি একটা যাক ভালো হয়েছে ভালো কিছু দেয় এখন কি দিয়ে দিবে গাইস আমরা উনআশি ডায়মন্ডের স্পিনটা করতেছি করে দিলাম গান বক্স গান বক্স তারা গাইস কিছুই দিবে না এখন নিরানব্বই স্পিন আমি জানি আমাকে এখন কি দিবে আর কি দিছে এটা তো গাইস যারা লাইভে ছিলেন তারা দেখতেই পাচ্ছেন এখন একশো নিরানব্বই স্পিন করতেছি দেখেন কি পাই পেয়ে গেছি আমরা ম্যাকের স্কিন ম্যাক সেভেন দেখ ম্যাক সেভেন স্পিন আমরা এখন চারশো নিরানব্বই স্পিন দিলেই পেয়ে যাব আমাদের বান্ডিলটা পেয়ে যাবো এখনই পেয়ে গেলাম আমাদের বান্ডিল আর কিছু বলার নাই ওকে আমরা এটা এখন ওপেন করবো না আমাদের ভিডিও ক্লেম থেকে ওপেন করবো ভোল্টেজে এখন গাইস সিভিন নম্বর ক্লিয়ার করলাম এখন চার হাজার একশো একানব্বইটা ডায়মন্ড আমাদের আছে আমরা স্কোয়াডটা বাদ দিয়ে দিই আমরা প্রথমে উইপন সেকশনে যাই আর আমাদের এখানে উইপন সেকশনে মোটামুটি ভালোই কালেকশন করেছি শর্টগানের স্পিন দেখেন এই যে আমাদের শর্টগানের একটা রেঞ্জ একটা ম্যাগাজিন বা শর্ট এটা ভালোই মোটামুটি দেখা যাক চেষ্টা করে দেখবো এটা কী করা যায় এটা কি করে নেই নাকি হ্যাঁ করে দিলাম এখন আমরা বোল্টে যাই ভোল্টেজে আমাদের যেই বান্ডেলটা আমরা নিলাম সেই বান্ডেলটা আমরা দেখি প্রেগনেন্স ডায়মন্ড রয়্যাল দুইটা গান বক্স আরও বা গান বক্স আছে আরও অনেকগুলো আমি এগুলো ক্লেম করি নাই এখনও করবো ইনশাল্লাহ তেষট্টিটা বান্ডিল সেকশন আছে বান্ডিল সেকশন এখনও ওপেন করিনি এর মধ্যে ইবো গানের ইয়ে আছে অনেকগুলো বক্স আর আমার এখানে অনেকগুলো বান্ডিল আছে গাইস তোমরা সবাই একদিন বইলো কমেন্টে বইলা দিও এগুলো কি আমি ক্লেম করবো না এভাবে থাকবে এটা আমার আরেকটা স্টোর সবাই বান্ডেলের স্টোর করে আমিও বান্ডেলের স্টোর করছি ইনশাল্লাহ এখন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই আমাকে কমেন্ট করেন আমি ওই ইবো গানের স্ক্রিনটা নিব কি না আর আমাদের নতুন বান্ডেলটা ওপেন করে ফেলি নাকি ওপেন করে দিলাম নতুন বান্ডেলটা চুল আর মাস্কটা রেখে দেই আর বাকি সব আনি টুপ করে দিই কিউ করে দিলাম এখন আমরা বাইরে চলে যাই না না ফ্যাশনে যাই ফ্যাশনে যাই দেখেন গাইস ও ওপি একটা মাস্ক মাস্কটা গাইস ওপি ওরা আর বান্ডিলটা নেওয়ার আমার গুলো গোল্ডেন হোয়াইট শেড থেকে ভালো জুতাটা দেখেন গাইস আমার ভালো জুতা আছে তারপর সাথে জুতাটা নেই এটার সাথে মিলে যায় শটগানের স্কিনটা নেওয়া আছে গাইস দেখেন কী করা যায় ভালোবাসা সবার জন্য ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে গাইস আমাকে মাফ করে দিও আর এর আগের ইভেন্টের ইমোট ছিল এটা পারছিলাম ইমোট ইমোটটা ভিডিও এখন শেষ করে দেব আর সবাই আমাকে কমেন্ট করবা গাইস আপনাদের আপ্রাণ চেষ্টা আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য গাইস আমাদের এককে সাবস্ক্রাইব হইতে বেশি সময় নাই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন আর আমি আমার চ্যানেলটা ষোলোই ডিসেম্বরে খুলেছিলাম এখন পর্যন্ত মোটামুটি এক হাজার কাছাকাছি সাবস্ক্রাইব হয়েছে সবাই দোয়া করবেন ভালোবাসা সবার জন্য আসসালামু আলাইকুম আজকের মতো আমার ভিডিও এখানেই আমি শেষ করতে যাচ্ছি I love it.